কি আমি করতে পারি কি সম্ভবত হয়ে গেল কাজ করে একটা উত্তর হলো আপনার মনে হয়তো আমি তারপর আমরা চেষ্টা করবো এবং বিস্তারিত আপনাদেরকে দেখা তো আমাদের যে বিশেষ সংযুক্ত লাগাই না এটা কি বলতেছেন হাফ ছবি আছে হাফ ছবি আসে না এই হচ্ছে এটা মূল তো এটা হচ্ছে ডিসপ্লে প্রবলেম